জানো এখন দুনিয়া ও জানো তরাবে জিলিকা ও জানো মনরে খরগন ও জানো তুমি মোর মেনকা ও জান দূরিটাই ও জান তুমি থাকা ও জান কখন হয় ও জান আমার দেখা ও জানো